এটাই ওদের চরিত্র আল্লাপাক বলেছেন কোরআনে অসংখ্য জায়গা আছে কশ্চিন কালেও ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না বা ও বা তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্যে যদি কেউ ওদের দিকে মুখ ফেরায় ফাইন মিনহুম ফাইন্নাহ হোম সে তাদের অন্তর্ভুক্ত ফামাইয়াতাল্লাহ মিনকুম ফাইন্নাহ মিনহুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের আদর্শ গ্রহণ করে সে এই উন্মতের কেউ না সে ওদের অন্তর্ভুক্ত তিনি আরো বলেছেন মুসলিমদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে দেখেন তিনি বলেছেন মুমিনদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে দুই শ্রেণীর মানুষ ইয়াহুদ ইহুদি এবং এবং মুশরেক আল্লাদিন আশরাকু যারা শিরিক করে এরা একে অপরের বন্ধু